দেশবাসী কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই আল্লাহর কাছে যে যিনি একদিন সৎ ভালো মানুষকে মনোনয়ন দিয়েছেন আপনারা জানেন আমি ব্যক্তিগতভাবে উনিশশো একাশি সালে এসএসসি পাস করার পর থেকে কালীবাড়ি রোডে আমাদের যাতায়াত যারা আমরা ছাত্রলীগ করেছি খোকন ভাই সেই ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হয়েও কিন্তু তিনি কোনোদিন উপরের দিকে তাকান নাই তিনি মাটির নিচে চাই হেঁটে দিয়েছেন আমরা জানতাম না তিনি এই আব্দুল রাব শ্রেণীর ওদের আরেক সন্তান রয়েছেন যিনি একটি ভালো মানুষ হিসাবে সারা বরিশালে পরিচিতি লাভ করেছেন আপনারা আজকে তো আমি বলতে চাই এখানে বরিশালের মা সবাই রয়েছেন খোকন ভাই সম্পর্কে কেউ বলতে পারবে না একটা অন্যায় করেছেন খোকন ভাই চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলতে দেখি নাই দীর্ঘ তেতাল্লিশ বছরে আমাদের কাছে আপনাদের কাছে একটু ফরিয়াদ জানাই যেহেতু আপনারা দুঃসময়ের কর্মী আপনারা একটা রক্তচক্ষু অপেক্ষা করে একটি মহলের রক্তচক্ষু অপেক্ষা করে আপনারা আমাদের মাননীয় মন্ত্রী জাহেদ ফারুক স্বামীর পাশে ছিলেন আমি এবং তিনি আপনাদের সুখ দুঃখ দেখেছেন আমি আমার প্রার্থী আমার শ্রদ্ধা খগন ভাইকে বলতে চাই আপনি কোনো ভয় করবেন না উপরে আছে আল্লাহ এবং নিজে আপনার এই ছাত্রলীগ এবং আমাদের একশো তেইশটি সেন্টার রয়েছে কোকন ব্যাংকে অবহিত করতে চাই আমরা বাংলাদেশ ছাত্রলীগ যারা বিগত দিনে ছাত্রলীগ করেছেন বর্তমান ছাত্রলীগ তারা ইতিমধ্যে একশো তিরিশটা সেন্টার কমিটি করে দিয়েছেন আমরা পরবর্তীতে যুবলীগ আমরা মহানগর যুবলীগের সেন্টার কমিটি করব। আমরা প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের সেন্টার কমিটি করব। পরবর্তীতে আমরা যারা দায়িত্বশীল আমাদের রয়েছেন সকল কমিটিকে একত্রিত করে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ সবাইকে একত্রিত করে আমরা সেন্টার কমিটি করে দেব সেই অনুযায়ী আপনারা কাজ করবেন আওয়ামী লীগের নেতৃত্বে এবার আগামী আপনাদেরকে সবিনয় অনুরোধ করতে চাই যে আপনারা যেহেতু অনেক রক্তচক্ষু উপেক্ষা করে জাহিদ ফারুক স্বামীর পাশে ছিলেন তাকে নির্বাচিত করেছিলেন তেমনিভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী বারোই জুন আমাদের স্বাগত শ্রদ্ধ প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থী জানাব প্রথম শ্রেণী আমাদকে জয়লাভ নৌকায় ভোট দিয়ে জয়লাভ করে আমরাই বলেছিলেন বারো মিছিল করবো আল্লাহ সবাইকে ভালো রাখেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুন এই আশা রেখে শেষ করছি আমরা নৌকা এই আশা শেষ করছি সবাইকে ধন্যবাদ খোদা হাফিজ